হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন this is me Nijon Akter Mim from ছেসল Bangladesh back again with another lesson so আজকে আমরা বিটুইন অ্যান্ড আমাং এর ব্যবহারটা শিখব ওয়েল আমরা অনেকে এটা অ্যামং বলি so this is the wrong pronunciation so right pronunciation হবে অ্যামাং সো এখন থেকে আমরা অ্যামাং বলবো সো বিটুইন অ্যান্ড আমাং আমরা বিটুইন ইউজ করব তখন যখন দুইজনের মধ্যে কোনো কিছু বোঝানো হবে দুইয়ের মধ্যে যখন কোনো কিছু বোঝানো হবে তখন আমরা বিটুইন ইউজ করব এবং দুইয়ের অধিক যখন বোঝানো হবে তখন আমরা অ্যামাং ইউজ করব সো চলুন একটু দেখে নেই দুইয়ের মধ্যে বোঝানো হলে তখন আমরা বিটুইন ইউজ করব অ্যান্ড দুইয়ের বেশি বুঝালে তখন আমরা অ্যামাং ইউজ করব ওকে সো চলুন এক্সাম্পল দেখা যাক লাইক এখানে আছে ফার্স্ট এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি divide the mango dash the two sisters okay divide the mango dash the two sisters এখানে বলা হচ্ছে দুই বোনের মধ্যে আমটি ভাগ করে দাও সেখানে কিন্তু দুই বোন মানে টু পিপল দুইজনের মধ্যে বোঝানো হচ্ছে সো এখানে কি হবে গেস করুন অবভিয়াসলি এখানে বিট উইন হবে অ্যান্ড নেক্সট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি divide the mango dash all okay divide the mango dash all এখানে দুইয়ের অধিক বোঝানো হচ্ছে দুইয়ের বেশি বলা হচ্ছে সো এখানে আমরা ইউজ করব among divide the mango among all so I hope আপনারা বুঝতে পেরেছেন এখন থেকে বিটুইন অ্যান্ড অ্যামাং প্রিপোজিশন আমরা কোন কোন সিচুয়েশনে কোন কোন সেন্টেন্সে ইউজ করব সেটা ভালো মতো হয়তো বুঝে গেছি সো এখন থেকে আর কোনো ভুল হবে না so well thank you so much for watching this video that's all for today দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো লেসন নিয়ে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ do subscribe our page like and share করতে একদম ভুলবেন না আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তারাও হেল্পফুল হয় ভিডিওটা দেখে সো ওয়েল আল্লাহ হাফিজ টেক কেয়ার আসসালামু আলাইকুম